হ্যালো দোস্ত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মনোরঞ্জন রায় দিস ইস সাকসেস চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা লাভ ক্ষতির এই চ্যাপ্টারটি শুরু করব সুবীর দাস বইটি থেকে তো বেশি দেরি না করে অঙ্কগুলি আমরা প্র্যাকটিস করি ওকে তো দেখো লাভ ক্ষতির আমরা চ্যাপ্টার শুরু করলাম এক নম্বর প্রশ্ন এক ভদ্রলোক আটশো টাকায় একটি রেডিও কিনে তার উপর চারশো টাকা খরচ করে সে রেডিওটি পনেরোশো টাকায় বিক্রি করলো শতকরা তার লাভ কত হবে তাই তো তো এখানে একটা জিনিস দেখো যে তার ফর্মুলা একটা আছে যে যদি লাভের হার বের করতে বলে তাহলে লাভ বাই ক্রয় ইন্টু হান্ড্রেড এটা হলো তোমার লাভের হার এবার ক্ষতির হার যেটা এটা কিন্তু লাভের হার ওকে তারপরে আমরা লিখব যে ক্ষতির হার ক্ষতির হার ইজগাল টু হলো তোমার যত টাকা ক্ষতি হবে ক্ষতিটা উপরে লিখতে হবে তারপরে ক্রয় লিখতে হবে ইন্টু হার সরি ইন্টু হান্ড্রেড ওকে বোঝা গেল এই ফর্মুলা দিয়ে সমস্ত অঙ্ক আমরা ক্লিয়ারলি করব তো দেখো এখানে কিন্তু এক নম্বর অঙ্কটি দেখো যে চারশো টাকায় রেডিওটি কেনে এবং তার আবার খরচ করে রেডিওটি ঠিক করে খরচ করে আমাদের চারশো টাকা তো চারশোই আটশো আমাদের যোগ করা হলো বারোশো টাকা তার মানে সে তার রেডিওটিতে খরচ পড়ছে টোটাল বারোশো টাকা তো এই রেডিওটি সেই রেডিওটি যেটাতে বারোশো টাকা খরচ হয়েছে সেটা বিক্রি করেছে পনেরোশো টাকায় তাহলে সেখানে দেখো তার লাভ কত লাভ নিশ্চয়ই তিনশো টাকা তাই তো তাহলে দেখো লাভের হার তাই তো তাহলে দেখো এখানে লাভের হার আমরা বের করব তাহলে লাভ আমাদের তিনশো টাকা বের হয়েছে এখন যে আমাদের ক্রয় ক্রয় মনে হচ্ছে আমাদের যেটা খরচ হয়েছে টোটালি সেটা হলো আমাদের আটশো আর চারশো আমাদের বারোশো ইন্টু হান্ড্রেড দুশো দুশো কাটা গেল তিন দিয়ে বারোকে কাটলাম তিন চারা বারো চার পঁচিশ একশো পঁচিশ তাহলে ইজওয়াল হলো আমাদের পঁচিশ পার্সেন্ট আমাদের লাভের হার ওকে পঁচিশ পার্সেন্ট আমাদের সঠিক answer C number option okay এরপরে দেখবো আমরা দ্বিতীয় প্রশ্ন দেখো দ্বিতীয় প্রশ্ন বলছে যে একটি দ্রব্যের ক্রয় মূল্য সাত হাজার আটশো চল্লিশ টাকা দ্রব্যটিতে সাত পার্সেন্ট লাভে বিক্রি করলে করতে হলে বিক্রয় মূল্য কত হতে হবে তাই তো তাহলে দেখো সাত পার্সেন্ট যদি আমরা লাভে বিক্রি করি তাহলে কি একশো পার্সেন্টেজ এর সাথে কি সাহায্য যোগ হতে হবে তাহলে একশো সাত বাই হান্ড্রেড দেখো আমাদের এটা সাত হাজার আটশো চল্লিশ ইন্টু একশো প্লাস কি সাহায্য হয়ে যাবে বাই হান্ড্রেড ওকে তো দেখো শূন্য শূন্য কাটলাম আমরা তো এরপরে দেখবো আমরা সাত হাজার সরি সাতশো চুরাশি ইন্টু একশো সাত বাই দশ দশ দশে দিয়ে রাখবো ওকে তো এটার সাথে আমরা কি একশো গুণ করব তো সাত হাজার আটশো চল্লিশ ওকে এবার চার গুণ করব <clears throat> দুটো জিরো দিয়ে দিলাম ওকে তো শেষে চার সাতা আঠাশ হাতে দুই চার সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন দুয়ে আটান্ন হাতে পাঁচ তো সাত সাতা উনপঞ্চাশ উনপঞ্চাশ আর পাঁচে হচ্ছে তোমাদের চুয়ান্ন তাহলে আট আট রয়ে গেল এখানে আট পড়ে থাকলো এখানে তিন এখানে তোমার আট তাহলে আমাদের পড়ে থাকবে কি তেষট্টি তেরাশি হাজার আটশো অষ্টাশি বা নিচে দশ ওকে তাহলে আমাদের এখানে পড়ে থাকবে তাহলে আমাদের এখানে হবে eight three eight eight eight তো নিচে শেষে কিন্তু দশ আছে দশ থাকার জন্য এক ঘর আগে পয়েন্ট এক ঘর আগে পয়েন্ট থাকবে তাহলে আমাদের আট হাজার আটশো অষ্টাশি পয়েন্ট আট এটা আমাদের সঠিক অ্যান্সার ওকে তো এরপরে দেখে নেবো আমরা তৃতীয় প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলছে কি তো দেখো এখানে তৃতীয় প্রশ্ন বলছে দুশো সত্তর টাকায় একটি দ্রব্য বিক্রয় করে বারো দশমিক পাঁচ পার্সেন্ট লাভ হলে দ্রব্যটি ক্রয়মূল্য কত দেখো এখানে কিন্তু তোমাদের বারো দশমিক পাঁচ আমাদেরকে যোগ করতে বলেছে তো দেখো এখানে কিন্তু আমাদের দ্রব্যটিতে বারো দশমিক পাঁচ পার্সেন্ট আমাদের লাভ হয়েছে তো দেখো দুশো সত্তর ইন্টু নিচে কিন্তু আমাদের একশো প্লাস বারো দশমিক পাঁচ উপরে যাবে আমাদের একশো ওকে তাহলে আমাদের দুশো সত্তর ইন্টু উপরে একশো নিচে আসবে একশো বারো দশমিক পাঁচ এই পয়েন্টের জন্য নিচে উপরে কি দশ রয়ে গেল এখন আমরা পঁচিশ দিয়ে কাটবো চার পঁচিশ একশো চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ পঁয়তাল্লিশ ওকে তো এবার আমরা কাটবো কত দিয়ে দেখো এখানে চারশো চব্বিশ ছয় দিয়ে কাটবো পাঁচ ছয় পঁয়তাল্লিশ আমাদের দুশো সত্তর থাকে পাঁচ ছয় তিরিশ শূন্য আর হলো তিন চার ছয় চব্বিশ চব্বিশ তিন সাতাশ ওকে তাহলে আমাদের এখানে পড়ে থাকলো দশ চার ছয় চারশো চব্বিশ আর দশ তাহলে আমাদের দুশো চল্লিশ টাকা আমাদের সঠিক অ্যান্সার দেখো দুশো চল্লিশ টাকা আমাদের এ নম্বর অপশান আমাদের সঠিক অ্যান্সার ওকে এরপরে দেখে নেবো আমরা চার নম্বর প্রশ্ন তাও দেখো এখানে চার নম্বর প্রশ্ন বলছে যে একটি সাইকেল এক হাজার চারশো টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হবে তাহলে দেখো পনেরো পার্সেন্ট কী হবে ক্ষতি হবে যেই টাকাটা আমরা একশো পার্সেন্ট আমরা টাকায় কিনেছিলাম সেটা আমরা পনেরো পার্সেন্ট তার থেকে মাইনাস করে দেবো ওকে তো দেখো চোদ্দোশো বাই হান্ড্রেড ইন্টু হবে তোমার পনেরো পার্সেন্ট যদি করি তাহলে একশো বিয়োগ পনেরো ওকে তাহলে আমাদের একটু লিখতে হবে দু শূন্য দু শূন্য কেটে গেল তাহলে চোদ্দো ইন্টু আমরা এখানে পঁচাশি দেখো পঁচাশি দশে আমরা গুণ করলাম এইটি ফাইভ জিরো চারের সাথে পঁচাশি আমরা গুণ করলাম চার পাঁচ কুড়ি চার বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তাহলে আমাদের নয় শূন্য এখানে তোমাদের এগারো এগারো অ্যান্সার তাহলে এগারোশো নব্বই তাহলে আমাদের পড়ে থাকলো কি এগারোশো নব্বই আমাদের সঠিক অ্যান্সার তাহলে এগারোশো নব্বই আমাদের সঠিক অ্যান্সার সি নম্বর অপশান আমাদের সঠিক অ্যান্সার ওকে তো এরপরে যাব আমরা পাঁচ নম্বর প্রশ্নে তো দেখো পাঁচ নম্বর প্রশ্নে বলছে যে একটি বই দুশো আশি টাকায় বিক্রি করে বিক্রয় করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে বইটির ক্রয়মূল্য কত তাই তো একটি বই দুশো আশি টাকায় বিক্রি করে কুড়ি পার্সেন্ট আবার ক্ষতি হয় মানে দুশো আশি টাকা বিক্রি করে আবার কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে বইটির ক্রয়মূল্য কত ওকে তাহলে তাহলে আমাদের বইটির ক্রয়মূল্য বের করতে হবে তো দেখো দুশো আশি এবার বাই আমাদের কুড়ি পার্সেন্ট ক্ষতি হলো তাহলে এখানে আশি হবে ইন্টু হান্ড্রেড ওকে দুশো না দুশো না কাটা গেলো চার সাতা আঠাশ চার দুনা আট চার পঞ্চাশ দুগুণা একশো পঞ্চাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের মধ্যে সঠিক answer D number option okay বোঝা গেল এরপরে যাবো আমরা ছয় নম্বর প্রশ্নে তো দেখো এখানে ছয় নম্বর প্রশ্নে বলছে যে এক ব্যক্তি একশো আটাত্তর টাকায় একটি বস্তু বিক্রয় করে বিক্রয় করে কি এগারো পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে সেটা সেখানে আমরা কি করব এগারো পার্সেন্ট লাভ করব ওকে তো দেখো এখানে কিন্তু তোমাদের একশো আটাত্তর টাকায় যখন বিক্রি করে তখন আমাদের এগারো পার্সেন্ট ক্ষতি হয় এবার সেটাকে যদি আমরা এগারো পার্সেন্ট লাভ পেতে যাই তাহলে আমরা সেটাকে কত টাকায় বিক্রি করব তাই তো তাহলে দেখো এখানে কিন্তু আমরা আমরা কি করব যে একশো আটাত্তর বাই এবার এগারো পার্সেন্ট কী ক্ষতি হয় তাহলে একশো থেকে এগারো বিয়োগ করলে আমাদের কত আসে এইট্টি নাইন ওকে ইন্টু একশো এখন কী বলছে যে এগারো পার্সেন্ট লাভ করতে হবে তাহলে একশোর সাথে একশো এর সাথে এগারো যোগ করলে আমাদের একশো এগারো বাই হান্ড্রেড হয়ে গেল ওকে তো দেখো এখানে কিন্তু দুই দিয়ে এটাকে কাটবো ন দুনো আঠারো তাহলে এখানে আমাদের আসবে কত সরি এটা ভুল হয়ে গেছে তো দেখো আমরা কী হলে একশো আটাত্তর বাই একশো আটাত্তর by ninety sorry eighty eighty nine into একশো আসবে ইন্টু এবার কী করবো একশো দ এগারো বাই হান্ড্রেড হান্ড্রেড হান্ড্রেড কাটা গেল এটার সাথে দুই কাটলাম আমরা আমাদের আসবে এই একশো এগারোর সাথে দুই গুণগুলো আমাদের দুশো বাইশ দুশো বাইশ আমাদের সঠিক অ্যান্সার ওকে তাহলে আমাদের এ নম্বর অপশান আমাদের সঠিক অ্যান্সার তো এরপরে যাবো আমরা সাত নম্বর প্রশ্ন তো দেখো এখানে কিন্তু তো দেখো এখানে সাত নম্বর প্রশ্ন বলছে যে এক ব্যক্তি তিনশো তিরিশ টাকায় একটি বই বিক্রয় করায় দশ পার্সেন্ট লাভ হয় কত টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট লাভ হবে তাই তো এখানে কিন্তু তিনশো তিরিশ টাকায় বিক্রি করলে তোমাদের দশ পার্সেন্ট লাভ হয় আবার কত টাকায় বিক্রি করলে সেটা পনেরো পার্সেন্ট লাভ হবে তো দেখো তিনশো তিরিশ টাকায় বিক্রি করলাম সেখানে আমরা কি করলাম একশো দশ টাকা আমরা লাভ করলাম মানে দশ পার্সেন্ট লাভ করলাম সেখানে একশো একশো বা একশো দশ ইন্টু পনেরো পার্সেন্ট লাভ করতে গেলে একশো পনেরো বাই তোমাদের একশো একশো একশো কাটা গেল তিন দিয়ে কাটলাম তিন এগারো তেত্রিশ এবার তিন দিয়ে একশো পনেরোকে আমরা গুণ করব গুণ করলে আসবে তিনশো পঁয়তাল্লিশ ওকে এই তিনশো পঁয়তাল্লিশ আমাদের সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার আমাদের সি নম্বর অপশান এরপরে যাব আমরা আট নম্বর প্রশ্নে তো দেখো এবার আট নম্বর প্রশ্নে বলছি যে বিক্রয় মূল্যের ওপর বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ হয় ফলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত তাই তো তো দেখো এখানে কিন্তু বিক্রয় মূল্যের উপর কি বলছে যে কুড়ি পার্সেন্ট লাভ হবে অথচ ক্রয় মূল্যের উপর লাভের হার কত তাই তো তো এখানে দেখো যে তোমাকে বলছে যে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত তাই তো তো দেখো এখানে কিন্তু আমাদের কুড়ি পার্সেন্ট মানে আমাদের একশো কুড়ি পার্সেন্ট যেটা আমরা একশো টাকা সেটা আমাদের কত হয়েছিল একশো কুড়ি টাকা তো একশো কুড়ি টাকা আমরা কি করলাম বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ করলাম মানে আমরা এটা কি বিক্রয় মূল্য ওকে যেটা আমাদের বিক্রয় হয় সেটা আমরা কুড়ি পার্সেন্ট একশো কুড়ি পার্সেন্টে বিক্রি করলাম তাই তো তাহলে আমাদের লিখতে হবে যে একশো বাই একশো কুড়ি ইন্টু হান্ড্রেড দু শূন্য দুই শূন্য কাটা গেলে এখানে কিন্তু আবার মাইনাস হান্ড্রেড হবে okay hundred minus one hundred by একশো কুড়ি ইন্টু হান্ড্রেড তো এটা এখানে আমরা করব তিনে চারা বারো চার পঁচিশ একশো ওকে আর এখানে তোমাদের তিন চারা বারো তো দেখো এখানে আমরা বস্ত্রগুণ করব তিন করব তিন লসাগু তিন তিন আর একে তিন আর একশো হলে আমাদের তিনশো মাইনাস পঁচিশ আর দশ গুণ করলে দুশো পঞ্চাশ তাহলে আমাদের এখানে পঞ্চাশ বাই তিন আসলো তাহলে আমাদের সমস্ত করতে হবে তাহলে ষোলো সমস্ত দুই বাই থ্রি পার্সেন্ট আমাদের লাভ হয়েছে তাহলে এখানকার আমাদের সঠিক অ্যান্সার হবে আট নম্বর এর সঠিক অ্যান্সার হবে আমাদের এ নম্বর অপশান ওকে তো এরপরে যাবো আমরা নয় নম্বর প্রশ্ন তো দেখো এখানে কিন্তু নয় নম্বর প্রশ্ন বলছে যে বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর ক্ষতি হার কত তাই তো দেখো একটা জিনিস লক্ষ্য রাখবা যে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত তাহলে আমাদের সঠিক অ্যান্সার আসলো এটা কিন্তু ষোলো সমস্ত দুই বাই তিন এখানে কুড়ি পার্সেন্ট লাভ এখানে লাভের হার বলছে ক্রয় মূল্যের উপর তাহলে এখানে দেখো ক্ষতি বলছে কুড়ি পার্সেন্ট ক্ষতি বলছে তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত তাহলে আমাদের এটাই অ্যান্সার হবে তোমাদের ষোলো সমস্ত দুই বাই তিন অ্যান্সার ওকে এরপরে যাবো আমরা দশ নম্বর প্রশ্ন সেম দশেরও এই একই অ্যান্সার হবে ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত ওকে সেটা এখানে যদি বিক্রয় মূল্য বলে এখানে যদি ক্রয় মূল্য বলে তাও আমাদের ষোলো সমস্যা দুইয়ের বাই তিন পার্সেন্ট হবে কুড়ি পার্সেন্ট লাভ হলে আবার এখানে লাভের হার যদি চাই তাহলে এখানে তোমাদের এখানে ষোলো সমস্যা দুই বাই তিন ওকে এটা কিন্তু করার দরকার নেই এটা কিন্তু মনে রাখবা তো দেখো এখন এগারো নম্বর একটি বস্তু তিরিশ টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় আর বস্তুটিকে তেত্রিশ পয়েন্ট ষাট টাকা বিক্রি করলে শতকরা লাভের হার কত তো দেখো এখানে তিরিশ টাকা বিক্রি করলাম সেটা আমাদের কি করলো একশো পঁচিশ মানে পঁচিশ পার্সেন্ট আমাদের যোগ হয়ে গেল উপরে একশো নিচে একশো পঁচিশ ওকে এবার বলছে যে তেত্রিশ তেত্রিশ পয়েন্ট ছ ষাট পয়সায় টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে তো দেখো এখানে চার পঁচিশ চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ ছয় তিরিশ ছয় তাহলে আমাদের দাম হলো তোমাদের চার ছয় চব্বিশ টাকা আমাদের দাম তো সেটাকে যদি আমরা বিক্রি করি তেত্রিশ দশমিক ছয় ষাট টাকায় তাহলে আমাদের তেত্রিশ দশমিক ষাট থেকে আমরা চব্বিশ আমরা বিয়োগ করব তাহলে আমাদের এখানে পড়ে থাকবে কত যে নয় দশমিক ষাট আমাদের এত টাকা আমাদের এত টাকা আমাদের কি হলো লাভ হলো তাহলে এখানে লাভের শতকরা হার চাইছে তাই তো তাহলে আমাদের ক্রয় হলো আমাদের এটা হচ্ছে ক্রয় আর এটা আমরা বিক্রয় তো এখানে আমরা লাভ পেয়ে গেলাম ওকে তো দেখো লাভের হার যদি বলা হয় তাহলে লাভ লাভ হলো তোমার লাভ বাই ক্রয় নাইনটি সিক্স বাই এবার হচ্ছে তোমাদের ক্রয় টোয়েন্টি ফোর এই পয়েন্টের জন্য নিচে হান্ড্রেড ইন্টু হান্ড্রেড উপরে হান্ড্রেড নিচের হান্ড্রেড কাটা গেল এটা চার দিয়ে কাটলে চার চব্বিশ ছিয়ানব্বই এখানে শূন্য চল্লিশ আসলো তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে চল্লিশ পার্সেন্ট আমাদের সঠিক অ্যান্সার ওকে চল্লিশ পার্সেন্ট আমাদের সঠিক অ্যান্সার আমাদের সঠিক অ্যান্সার চল্লিশ পার্সেন্ট তাহলে আমাদের এ নম্বর অপশান আমাদের সঠিক অ্যান্সার ওকে এরপরে যাব আমরা বারো নম্বর প্রশ্ন দেখো একটি বই ছশো আশি টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় তো বইটি আটশো আশি টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতির হবে তাই তো দেখো এখানে কিন্তু বইটি যদি বইটি যদি ছশো আশি টাকায় বিক্রয় করলে তোমার করলো যে পনেরো পার্সেন্ট ক্ষতি হলো তাই তো কিন্তু বইটি যদি আটশো আশি টাকা বিক্রয় করলে করে তবে তার লাভ বা ক্ষতি হার কত দেখো সেম ওই এগারো এর মতো তো দেখো এখানে ছয়শো আশি টাকা ইন্টু পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে তো পনেরো পার্সেন্ট যদি ক্ষতি হয় উপরে হান্ড্রেড এবার নিচে কি হবে পনেরো পার্সেন্ট ক্ষতি তাহলে একশো থেকে পনেরো আমরা বিয়োগ করব তাহলে আমাদের পড়ে থাকবে পঁচাশি হান্ড্রেড বাই পঁচাশি ওকে তাহলে এখানে আমরা কি করব পাঁচ দিয়ে কাটবো আচ্ছা আমরা যদি পাঁচ পাঁচ পাঁচ পাঁচ সাতা আচ্ছা সতেরো দিয়ে যদি কাটি তাই তো সতেরো দিয়ে কাটলে আমাদের এখানে পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন পাঁচ পাঁচ আট তাহলে পাঁচ সতেরং পঁচাশি আর এখানে চার সতেরং হবে আমাদের হুম চার সতেরং হবে আমাদের আষট্টি ওকে তো এখানে চল্লিশ পাঁচটে চল্লিশ আট আট দিয়ে কাটলাম ওকে তো আট আর একশো আমাদের যোগ করলাম সেবাদানে আটশো ওকে কিন্তু এবার কী করলাম যে আটশো আশি টাকা বিক্রি করলাম তাহলে কি এখান থেকে যদি আমরা আটশো আশি টাকা যদি বিক্রি করি তাহলে আমাদের কি আশি টাকা লাভ হচ্ছে তাহলে এখানে লাভের হার বের করব তাহলে লাভের হার যদি আমরা বের করি লাভ বাই ক্রয় ক্রয় হলো আমাদের এই আটশো টাকা ওকে ইন্টু হান্ড্রেড এবার এখানকার শূন্য এখানকার এক শূন্য কাটা গেলো এখানকার আশি আশি কাটা গেলো তাহলে আমাদের দশ পার্সেন্ট আমাদের লাভের হার বের হয়েছে ওকে তো দশ পার্সেন্ট আমাদের সঠিক answer D number option okay একবার অঙ্কটা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন এরপরে যাবো আমরা তেরো নম্বর প্রশ্ন তো দেখো এখানে তেরো নম্বর প্রশ্ন বলছে যে এক হাজার আশি টাকায় একটি টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে দশ পার্সেন্ট ক্ষতি হয় তো কত টাকা বিক্রি করলে সেখানে আমরা দশ পার্সেন্ট লাভ পাবো ওকে তো দেখো এখানে কিন্তু আমরা এক হাজার আশি টাকা ইন্টু দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে উপরে হান্ড্রেড নিচে নব্বই কারণ এখানে দশ পার্সেন্ট বিয়োগ হয়ে গেল ওকে ইন্টু একশো দশ তাহলে আমাদের একশো দশ বাই হান্ড্রেড হান্ড্রেড হান্ড্রেড কাটা গেল জিরো জিরো কাটা গেল নয় দিয়ে এটাকে যদি কাটি আমরা নয় নয় নয় দু নয় আঠারো এই শূন্য এখানে শূন্য থাকলো তাহলে এবার এখানে আমরা কাটবো কি এই এগারো আর তোমার এই যে বারো গুণ করলে এগারো বারো গুণ করলে আমাদের আসে সকালে এখানে এক তিন দুই এখানে জিরো তাহলে জিরো তাহলে আমাদের সঠিক দাম হলো এক হাজার তিনশো কুড়ি টাকা তাহলে এক হাজার তিনশো কুড়ি টাকা আমাদের সঠিক দাম হলো ডি নম্বর অপশান ওকে এরপরে যাব আমরা চোদ্দো নম্বর প্রশ্ন তো দেখো এখানে চোদ্দো নম্বর প্রশ্ন বলছে কি দু টাকায় তিনটি হিসাবে কলা কিনে তিন টাকায় ছটা হিসাবে বিক্রি করলাম তো দু টাকায় তিনটা আর তিন টাকায় দুটা গুণ হয়ে গেল তিন তিরিকা নয় এখানে চার তো চার টাকায় ক্রয় করে আমরা কী করলাম ন টাকায় বিক্রি করলাম তাহলে এখানে লাভ হলো আমাদের পাঁচ তাহলে লাভ বাই ক্রয় ইন্টু হান্ড্রেড তো লাভ হচ্ছে আমাদের পাঁচ ক্রয় হলো আমাদের চার ইন্টু হান্ড্রেড ওকে তো চার পঁচিশে একশো তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ পার্সেন্ট আমাদের কি হলো লাভ বের হইলো ওকে তাহলে লাভের হার আমাদের হলো কি একশো পঁচিশ পার্সেন্ট ডি নম্বর অপশানে আমাদের সঠিক অ্যান্সার তো এরপরে যাবো আমরা ষোল পনেরো নম্বর প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন বলছে যে তো দেখো এখানে পনেরো নম্বর প্রশ্ন যে আঠেরোটি দ্রব্যের ক্রয় মূল্য বারোটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান মানে আঠারোটি দ্রব্য এখানে কিন্তু আঠারোটি দ্রব্যের যে ক্রয়মূল্য হুম বারোটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান মানে আঠেরো ইন্টু ক্রয়মূল্য আর ইজুকাল টু বারো ইন্টু বিক্রয়মূল্য তাহলে ক্রয়মূল্য বাই বারো ক্রয়মূল্য বাই বিক্রয়মূল্য ইজুকাল টু হচ্ছে তোমার বারো বাই আঠারো তাহলে আমাদের এটা হচ্ছে জিনিসটা কিনলাম আমরা বারো টাকায় আর বিক্রি করলাম আমরা আঠেরো টাকায় তাহলে এখানে দেখো বারো টাকায় যদি কিনি তাহলে আমাদের বিক্রি হলো আমাদের কত আঠেরো টাকায় দেখো আঠেরো ইন্টু ক্রয় ইজগল এখানে সমান বলছে বারো ইন্টু বিক্রয় ওকে তো এখানে আমরা কী করবো ক্রয়ে বাই বিক্রয় করলাম বজ্রগুণ এখানে কি করলাম বারো নিচে আসলো আঠারো তো দেখো এখানে কিন্তু ক্রয় আমাদের বারো টাকা বিক্রয় হচ্ছে আমাদের আঠেরো টাকা তাহলে এখানে আমাদের লাভ হলো কি ছয় টাকা তাই তো তাহলে দেখো এখানে লাভের হার কত লাভ বাই ক্রয় তো লাভ হলো আমাদের ছয় বাইক ক্রয় হলো আমাদের বারো ইন্টু হান্ড্রেড ছ দুনা বারো পঁচিশ পঞ্চাশ দুনা একশো তাহলে আমাদের পঞ্চাশ পার্সেন্ট আমাদের কী হলো লাভের হার তাহলে লাভের হার আমাদের কী কত হলো পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট আমাদের লাভের হার আমাদের সঠিক অ্যান্সার এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন ওকে এরপরে যাবো আমরা ষোলো নম্বর প্রশ্ন তো দেখো এখানে ষোলো নম্বর তেরোটি লেবুর বিক্রয় মূল্য সরি বা দশটি লেবুর বিক্রয় মূল্য তেরোটি লেবুর ক্রয় লেবুর ক্রয় মূল্যের সমান তো দেখো এখানে কিন্তু তেরোটি তোমার লেবুর বিক্রয় মূল্য মানে সরি দশটি লেবুর বিক্রয় মূল্য বলছে ওকে আর তেরোটি ক্রয় মূল্যের সমান লেবুর ক্রয় মূল্যের সমান তো এখানে আমাদের ক্রয় হবে আমাদের দশ টাকা আর বিক্রয় হবে আমাদের তেরো টাকা তো এখানে আমাদের কয় টাকা লাভ তিন টাকা লাভ তাই তো তাহলে লাভ লাভের হার বের করতে বলছে ওকে তাহলে লাভ বাই ক্রয় ইন্টু হান্ড্রেড ওকে তাহলে লাভ আমাদের তিন টাকা তিন বাই দশ দশ টাকায় ক্রয় করলাম ইন্টু হান্ড্রেড দশ দশ কাটলাম আমাদের তিরিশ তিরিশ পার্সেন্ট আমাদের সঠিক অ্যান্সার ডি নম্বর অপশান হয়ে গেছে এরপরে যাবো আমরা সতেরো নম্বর প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্নে বলছে যে যদি আটটি ফল ছ টাকায় কিনে ছটি ফল আট টাকায় বিক্রি করা হয় তবে লাভের হার কত তাই তো দেখো আটটি ফল এখানে কিন্তু টাকাটি টাকাটি হয় তাই তো তো যাই হোক এখানে কিন্তু আটটি ফল ছ টাকায় কিনে বলছে আটটি ফল আমরা কটায় কিনলাম ছ টাকায় কিনলাম সেখানে কি করলাম এই ছটি ফল আমরা কি করলাম আট টাকায় বিক্রি করলাম তাহলে দেখো এখানে কিন্তু আমরা আটটি ফল মানে এখানে তোমাদের কি করলাম যে চারটি ফল চারটি ফল কি করলাম তিন টাকায় আমরা ক্রয় করলাম এটা কিন্তু ক্রয় ওকে চারটি ফল আমরা তিন টাকায় কিনলাম দেখো আটটি ফল যদি ছ টাকায় কেনা হয় মানে কেনা হয় তাহলে নিশ্চয়ই কি চারটি ফলের দাম তিন টাকা হবে তাই তো তাই তো তাহলে দেখো এখানে এখানে কিন্তু আমরা কি করলাম যেখানে ছ টাকায় তিন আট টাকা মানে ছটি ফলের দাম আট টাকায় বিক্রয় করলাম তাই তো তাহলে এখানে কিন্তু আমরা কি করবো যে তিনটা এখানে আমরা কি করব যে তিনটা ফল আমরা কি করলাম চার টাকায় বিক্রি করলাম তো দেখো এখানে কিন্তু তিনে চারা বারো যদি আমরা লসাগু দিই বারো তাহলে নিশ্চয় করবো যে বারোটি ফলের দাম আমরা এখানেও এখানে তিন এখানে চার ওকে তো তিন বারোটি ফলের দাম আমরা কি করলাম ন টাকায় ক্রয় করলাম আর এখানে বারোটি ফলের আমরা বিক্রি করলাম চারশো ষোলো ষোলো টাকায় দেখো এখানে কিন্তু কি করলাম যে চারটি ফল আমরা ক্রয় করলাম তিন টাকায় এবং তিনটি বিক্রয় করলাম আমরা চার টাকায় তাহলে লসাগু আমাদের বারো এখানে তিনে চারা বারো তিন চারা বারো তো তিন দিয়ে এটার সাথে যদি গুণ হয় বারোটি ফল তাহলে তিন তিরিকা নয় নয় টাকায় বিক্রি করলাম এখন তিনে চারা বারো বারোটি ফল এবং তিন চার চোখ ষোলো ষোলো টাকায় আমরা বিক্রয় করলাম তাহলে এখানে আমাদের লাভ আসলো কত সাত টাকা ওকে তাহলে এখানে আমাদের লাভের হার বলছে তো লাভ বাই ক্রয় করা হলো নয় ইন্টু হান্ড্রেড হয়ে গেল তো এখানে দেখো তোমাদের কিন্তু নিচে নয় আসবে অ্যান্সার তাই তো তাহলে দেখো এখানে কিন্তু সাতশো বাই নয় ইজিকাল টু দেখো সাত লং তেষট্টি তেষট্টি এখানে সত্তর থাকলো সাত লং তেষট্টি তেষট্টি হলে সাত সমস্ত নয় দেখো সাতাত্তর সমস্ত সাতের বাই নয় পার্সেন্ট আমাদের কি লাভ হয়েছে এটা আমাদের সঠিক অ্যান্সার দেখো সি নম্বর অপশান আমাদের সঠিক অ্যান্সার ওকে এটা কিন্তু একবার স্ক্রিনশট করে নিতে পারেন তো এরপরে যাব আমরা আঠারো নম্বর প্রশ্ন তো এখানে দেখো আঠারো নম্বর প্রশ্ন বলছে যে এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি পঁয়ত্রিশ টাকায় বিক্রয় করে কুড়ি পার্সেন্ট চল্লিশ চল্লিশ পার্সেন্ট লাভ করে সে যদি ষাট পার্সেন্ট লাভ পেতে চাইলে প্রতিটি দ্রব্যের বিক্রয়মূল্য কত হবে মানে একটি দোকানদার প্রতিটি দ্রব্য পঁয়ত্রিশ টাকায় বিক্রি করে সেখানে কিন্তু সে কী করে যে চল্লিশ পার্সেন্ট লাভ করে এবং সে যদি ষাট পার্সেন্ট লাভ পেতে চায় তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে তাই তো মনে করো যে একটি দ্রব্য তো দেখো এখানে কিন্তু একটি দ্রব্য মানে সেটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা সেখানে কিন্তু কী করলো সে একশো চল্লিশ মানে একশো চল্লিশ মানে যাই হোক চল্লিশ পার্সেন্ট মানে লাভ করেছে তাহলে নিচে একশো চল্লিশ আসবে উপরে একশো আসবে সেখানে যদি তোমাদের একশো ষাট মানে সরি ষাট পার্সেন্ট লাভ পেতে চায় মানে এখানে তোমাদের একশো ষাট বাই হান্ড্রেড জিরো জিরো কাটা গেলো শূন্য শূন্য কাটা গেল এখানে কিন্তু চার সাত সাত দুগুণা চোদ্দো দুই পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ ষোলো আট দুগুণা ষোলো পাঁচটা চল্লিশ আমাদের কি চল্লিশ পার্সেন্ট আমাদের না সেই জিনিসটার দাম হবে আমাদের চল্লিশ টাকা যে জিনিসটা আমাদের পঁয়ত্রিশ টাকা ছিল পঁয়ত্রিশ টাকা সেটা আমাদের হবে চল্লিশ টাকা চল্লিশ টাকা আমাদের সঠিক অ্যান্সার ওকে তো এরপরে যাব আমরা উনিশ নম্বর প্রশ্নে দেখো এক্স এখানে কিন্তু পনেরো হাজার আছে এ কিন্তু পনেরো হাজার হবে না এখানে বেশি হবে ওকে পনেরো সরি এক লাখ পঞ্চাশ হাজার টাকা দামের একটি দ্রব্য ওয়াইকে ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলে করলো ওকে ওয়াই আবার দু পার্সেন্ট ক্ষতিতে এক্সকে এক্সকে দ্রব্যটি ফিরিয়ে দিল এর ফলে এক্সের কত টাকা লাভ হবে তাই তো <coughs> তো দেখো একটি দ্রব্য সেটার দর সেটার দাম হলো তোমাদের এক লাখ পঞ্চাশ হাজার টাকা তো সেই দ্রব্যটি কী করলো ওয়াইকে মানে এক্স কিন্তু ওয়াইকে ফাইভ পার্সেন্ট হারে লাভে বিক্রি করলো আবার ওয়াই কী দুই পার্সেন্ট ক্ষতিটা এক্সকে ফিরিয়ে দিল তো সেখানে এক্সের কীরকম লাভ বা ক্ষতি হবে তাই তো তো দেখো এখানে কিন্তু আমাদের কি করলাম যে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ইন্টু এবার কি করব যে সেটাকে আমরা ওয়াইকে ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করবো তাহলে একশো পাঁচ বাই হান্ড্রেড ইন্টু কী করলাম যে ওয়াই আবার দু পার্সেন্ট ক্ষতিতে দিয়ে দিল তো দু পার্সেন্ট যদি ক্ষতি হয় তাহলে আমাদের এখানে নিচে একশো আসবে আর উপরে আসবে নাইনটি এইট ওকে তো দুই শূন্য দুই শূন্য কাটা গেল দুই শূন্য দুই শূন্য কাটা গেল ওকে তো নেক্সট প্রশ্ন দেখো এখানে কুড়ি নম্বর কুড়ি নম্বর বলা হয়েছে যে এ একটি দ্রব্য বিকে কুড়ি পার্সেন্ট লাভে এবং বি ওই দ্রব্যটি সিকে দশ পার্সেন্ট খুচরিতে এক দুশো ষোলো টাকা বিক্রি করে তো এ এর কর মূল্য কত দেখো তো এক্স টাকা আমরা কী করলাম এ বিকে একশো কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করে মানে কুড়ি পার্সেন্ট লাভে মানে একশো কুড়ি বাই হান্ড্রেড হয়ে গেল ইন্টু এবার বি বললো যে সিকে দশ পার্সেন্ট ক্ষতিতে আমরা দিয়ে দিব তাহলে নব্বই percent by hundred equal to আমাদের কত হলো দুশো ষোলো হয়ে গেল তো আমরা কি করব এক শূন্য দুই শূন্য দুই শূন্য কাটলাম তো এখানে দেখো নয় দিয়ে যদি কাটি আমরা এটাকে ন দুনা আঠারো এখানে তিন চার লং চৌত্রিশ তো বারো দুনা চব্বিশ দুই তো এক্স ইজিক্যাল টু দুই আর একশো আমাদের গুণ করলে আসে আমাদের দুইশো দুশো হলো আমাদের সঠিক অ্যান্সার ডি নম্বর অপশান হয়ে গেল নেক্সট আমরা দেখব একুশ নম্বর প্রশ্ন তো একুশ নম্বর প্রশ্ন দেখো যে এ একটি পেন বিকে পনেরো পার্সেন্ট ক্ষতিতে এবং বি ওই পেনটি সিকে কুড়ি পার্সেন্ট লাভে দুশো চার টাকা বিক্রি করে তো দেখো এ কিন্তু এক্স টাকায় আমরা কি একটা পেন নিল যাই হোক কিন্তু সেই পেনটিকে কি করলো পনেরো পার্সেন্ট ক্ষতিতে তাহলে নিচে হান্ড্রেড উপরে থাকবে আমাদের কত একশো থেকে পনেরো বিয়োগ করলে আমাদের থাকে পঁচাশি বাই হান্ড্রেড টু এবার বললো যে কুড়ি পার্সেন্ট লাভে মানে একশো কুড়ি বাই হান্ড্রেড এজুকাল টু কত দুশো চার টাকা ওকে তো এক শূন্য এক শূন্য কাটলাম তো এবার কি করব যে পঁচাশি দিয়ে কাটবো তাই তো পঁচাশিকে এখানে পাঁচ দিয়ে কাটবো পাঁচ দুনা দশ আর এখানে পাঁচ অক্ষ পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ সতেরো তো এটাকে কাটলাম বারো দুনা ছয় ছ দুনা বারো দুই ওকে এখন সতেরো দিয়ে এটাকে কাটবো সতেরো কো সতেরো সতেরো দুনা চৌত্রিশ ছ দুনা বারো দুই দুই আর একশো গুণ করলে আমাদের আসে এক্স গল টু দুইশো দুশো হলো আমাদের সঠিক অ্যান্সার ডি নম্বর অপশান আমাদের সঠিক অ্যান্সার হবে ওকে তো এরপরে যাবো আমরা বাইশ নম্বর প্রশ্ন তো দেখো এখানে বাইশ নম্বর প্রশ্ন বলছি এ একটি পেন বিকে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে এবং বি ওই পেনটি সিকে তিরিশ পার্সেন্ট ক্ষতিতে একশো আষট্টি টাকায় বিক্রয় করে তাহলে এক্স দামে কিনে কেনে ওকে তো বিকে কী করলো কুড়ি পার্সেন্ট ক্ষতিতে কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে আমাদের আসে আশি বাই হান্ড্রেড ইন্টু বি আবার সিকে দেয় তিরিশ পার্সেন্ট ক্ষতি দেয় তাহলে আমাদের আসবে সত্তর বাই একশো ইজুকাল টু একশো আষট্টি দুই শূন্য দুই শূন্য কাটা গেল আট ডি কাটবো আট দুশো ষোলো আটকো আট সাত ডি কাটবো তিন সাথে একুশ তিন আর একশো গুণ করলে আমাদের আসে ইকুয়াল টু তিনশো তিনশো হলো আমাদের সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হয়ে গেল তো এরপর যাব আমরা তেইশ নম্বর প্রশ্নে দেখো তেইশ নম্বর প্রশ্নটা কী বলছে এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করেন তো কিন্তু এখানে কি বলছে যে কিন্তু এক কেজির পরিবর্তে আটশো গ্রাম বাটখারা মানে গ্রাম এর বাটখারা ব্যবহার করেন তার লাভ বা ক্ষতির পরিমাণ কত দেখো এক কেজির পরিবর্তে সে কিন্তু আটশো গ্রাম দেয় দাম কিন্তু একই তাই তো তো দেখো এখানে কিন্তু সে কিন্তু কী করলো এক কেজির পরিবর্তে আটশো গ্রাম দেয় তাহলে এখানে কিন্তু তার লাভের পরিমাণ কত দুশো তাহলে লাভের হার দুশো বাই হান্ড্রেড মানে এক হাজার হবে এক কেজি মানে এক হাজার গ্রাম ওকে ইন্টু হান্ড্রেড তো দুই শূন্য দুই শূন্য কাটলাম আমরা তো এখানকার শূন্য এখানকার শূন্য কাটলাম এখানে দশ আর দুই গুণ করলাম আমাদের কুড়ি তো কুড়ি পার্সেন্ট আমাদের কী হয় লাভের হার হয় ওকে তো নেক্সট প্রশ্ন আমরা দেখব চব্বিশ নম্বর তো চব্বিশ নম্বর প্রশ্ন বলছে যে এক সাধু কাপড় এক সরি এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি বিক্রয় করে কিন্তু এক লিটারের পরিবর্তে সরি এক মিটার এর পরিবর্তে নাইনটি সিক্স সেমি এর স্কেল ব্যবহার করা হয় তো তার লাভের হার কত দেখো সে কিন্তু লাভ কিন্তু এক মিটারের পরিবর্তে নাইনটি সিক্স ব্যবহার করে তাহলে এক মিটার মানে তোমাদের একশো সেন্টিমিটার এই একশো সেন্টিমিটার থেকে নাইনটি সিক্স সেন্টিমিটার বিয়োগ করলে আমাদের বেঁচে থাকে বাকি চার সেন্টিমিটার তাই তো তাহলে চার সেন্টিমিটার কি সেখানে লাভ করে তাহলে লাভের হার বলছে তো লাভ বাই ক্রয় ইন্টু হান্ড্রেড তো দেখো লাভ হলো আমাদের চার ওকে লাভ হলো আমাদের কি চার সেন্টিমিটার বাইবার হান্ড্রেড একশো মিটার ইন্টু হান্ড্রেড ওকে তো এখানে কিন্তু একশো হবে না এখানে নাইনটি সিক্স হবে okay ninety six ninety six হবে ওকে কারণ সেখানে কিন্তু নাইনটি সিক্স পার্সেন্ট সে কিন্তু দেয় তাই তো সরি একটা মিস্টেক হয়ে গেছে এখানে কিন্তু তোমাদের এই আটশো নিচে হবে তাই তো এখানে কিন্তু আমাদের দেখো এটা কিন্তু আটশো গ্রাম সে বাটখারা ব্যবহার করে তাহলে সেখানে কিন্তু নিচে সে কিন্তু ক্রয় হবে তাহলে দুশো বাই আটশো ইন্টু হান্ড্রেড মানে ওয়ান সরি হান্ড্রেড হবে ওকে তো নিচে দুশো দুশো কাটলাম এখানে চার দিয়ে কাটলাম চার পশ্চিমে একশো পঁচিশ তাহলে আমাদের পঁচিশ পার্সেন্ট আমাদের এখানে লাভ করে ওকে তেইশ নম্বর প্রশ্ন এটা পঁচিশ পার্সেন্ট আমাদের লাভের হার ওকে সি নম্বর অপশান এরপর যাবো আমরা চব্বিশ নম্বর প্রশ্ন তো দেখো এখানে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো যে এক অসাধুক ব্যবসায়ী তো দেখো এখানে কিন্তু চার সেন্টিমিটার সে কিন্তু লাভ করে মানে একশো সেন্টিমিটার এর পরিবর্তে তো চার পার্সেন্ট লাভ চার সেন্টিমিটার লাভ করে চার by ninety six into hundred okay চার দিয়ে কাটলাম তো চার দুগুণ আট চার ছয় চব্বিশ তো চার এখানে পোচ তোমাদের চার দিয়ে কাটবো চার পঁচিশ একশো চার ছয় চব্বিশ তাহলে আমাদের এখানে আসলে আসবে পঁচিশ বাই ছয় তাহলে আমাদের এখানে সমস্ত আসবে চার সমস্ত এক বাই ছয় পার্সেন্ট আমাদের লাভের হার তো চার সমস্ত একের বাই ছয় পার্সেন্ট আমাদের লাভের হার আমাদের সঠিক অ্যান্সার ওকে তো এরপরে যাব আমরা পঁচিশ নম্বর প্রশ্ন দেখো এক অসাধু ব্যবসায়ী কুড়ি পার্সেন্ট লাভে একটি দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটি পরিমাণে দশ পার্সেন্ট কমে দেয় ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত তাই তো তো দেখো এখানে কিন্তু আমরা কি করব যে এক ব্যবসায়ী সেটা কিন্তু মনে করো যে সেটা একশো কেজি মানে একশো টাকা দাম সেখানে কিন্তু সে কী করলো কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলো তাহলে আমাদের সেটা বিক্রি করলো একশো কুড়ি টাকায় তো দেখো সেটা কিন্তু সেখানে কিন্তু দ্রব্যটি পরিমাণে দশ পার্সেন্ট কম দেয় সেখানে যদি যদি এই একশো কেজির জায়গায় জায়গায় কী দশ পার্সেন্ট কম দেয় তাহলে সেখানে কি করলো নব্বই কেজি দিয়ে দিল এই নব্বই কেজির দামই হলো আমাদের একশো কুড়ি টাকা ওকে তাহলে আমাদের কি এখানে থেকে তিরিশ বেশি মানে নব্বই যেটা নব্বই টাকা দাম একশো টাকা জিনিসটা যেখানে নব্বই টাকা সেখানে কিন্তু বেচতেছে একশো কুড়ি টাকা তাহলে সেখানে কিন্তু আমাদের কত লাভ হচ্ছে এখানে তিরিশ টাকা লাভ হচ্ছে তাই তো তাহলে আমাদের লাভের হার তিরিশ বাই নব্বই ইন্টু হান্ড্রেড শূন্য শূন্য কাটলাম তিন দিয়ে তিন তিরিকা নয় এবার আমাদের আসলো একশো বাই তিন সমস্ত ভাঙলা আমাদের আসে তেত্রিশ সমস্ত একের বাই তিন পার্সেন্ট আমাদের কি লাভের হার ওকে এটা আমাদের সঠিক অ্যান্সার তো অ্যান্সার হচ্ছে আমাদের তেত্রিশ সমস্ত একের বাই তিনই এটা আমাদের সি নম্বর অপশান তো এরপরে যাবো আমরা ছাব্বিশ নম্বর প্রশ্ন তো দেখো এখানে ছাব্বিশ নম্বর প্রশ্নটা কী বলছি যে এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের চল্লিশ পার্সেন্ট আপেল বিক্রি করেও দুশো চল্লিশটি আপেল অবশিষ্ট থাকে আছে তো মোট আপেলের শতকরা অংশ কত তাই তো সংখ্যা কত তো দেখো এখানে কিন্তু আমরা কি করব একশো পার্সেন্টেজ এর জায়গায় কি চল্লিশ পার্সেন্ট আমরা বিয়োগ করব। তাহলে আমাদের অবশিষ্ট থাকলো কত ষাট পার্সেন্ট ওকে এই ষাট পার্সেন্ট আপেলই হচ্ছে তোমাদের চারশো কুড়িটি আপেল ওকে তাহলে দেখো এই চার ষাট পার্সেন্ট আপেল আমাদের হলো কি চারশো কুড়িটি আপেল তো এটা আমরা কি করব শূন্য শূন্য কাটলাম দাঁড়াও তাহলে আমাদের একশো পার্সেন্টেজ বের করতে হবে টোটাল আপেল কত তো চারশো কুড়ি বাই ষাট ইন্টু হান্ড্রেড শূন্য শূন্য কাটলাম ছয় সাতা বিয়াল্লিশ সাত তাহলে আমাদের সাত আর একশো গুণগুলো আমাদের সাতশো সাতশো আপেল টোটাল সংখ্যা আপেলের সংখ্যা হলো আমাদের কি সাতশো সাতশো আমাদের ডি নম্বর অপশান তো এরপরে যাব আমরা সাতাশ নম্বর প্রশ্ন তো দেখো এখানে সাতাশ নম্বর প্রশ্ন বলছে যে চালের দাম কুড়ি পার্সেন্ট কমলে একশো টাকায় দু কেজি বেশি চাল বেশি চাল পাওয়া যায় তো প্রতি কেজি চালের হ্রাস মূল্য হ্রাসপ্রাপ্ত মূল্য কত টাকা দেখো চালের দাম যদি আমরা কি করলাম যে একশো চালের দাম কুড়ি পার্সেন্ট কমলো কমলে পরে একশো টাকায় দু কেজি চাল বেশি পাওয়া যায় তাই তো তাহলে প্রতি কেজি চালের হ্রাস হ্রাসপ্রাপ্ত মূল্য কত তো দেখো এখানে কিন্তু আমরা কি করব যে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট সমান সমান হচ্ছে আমাদের দু কেজি তাই তো তাহলে দশ পার্সেন্ট হচ্ছে আমাদের কি এক কেজি তো একটা জিনিস লক্ষ্য করো যে একশো টাকায় দুই কেজি চাল এক্সট্রা বেশি পাওয়া যায় তো দেখো এখানে কিন্তু আমরা কি করলাম যে কুড়ি পার্সেন্ট কমে দিলাম তাহলে একশো টাকা থেকে যদি আমরা কুড়ি পার্সেন্ট কমে দিই তাহলে আমাদের কি কুড়ি টাকা কমে গেল তাহলে আমাদের পড়ে থাকলো কি আশি টাকা এই আশি টাকায় কী করলাম টোটাল আমাদের একশো টাকায় কী করলো যে আশি টাকা যত কেজি চাল পাওয়া যায় ওকে তার থেকে আমরা কুড়ি টাকায় এই কুড়ি টাকা দিয়ে আমরা কী করবো যে দুই কেজি চাল পাওয়া যায় দুই কেজি চাল পাওয়া যায় এই কুড়ি টাকায় আমাদের কি দুই কেজি চাল পাওয়া যায় ওকে তাহলে মানে একশো টাকার আমরা কুড়ি পার্সেন্ট কমাইলাম কমলে পরে আমাদের একশো টাকার কুড়ি পার্সেন্ট বের করলে আমাদের কুড়ি টাকার দুই কেজি চাল পাইলাম তাহলে দশ টাকায় আমাদের কত হইল দশ টাকার আমাদের এক কেজি চাল পেয়ে গেলাম তাহলে একশো টাকায় আমাদের কত একশো টাকায় হলো আমাদের দশ কেজি দশ কেজি চাল ওকে কিন্তু দেখো এখানে কিন্তু আমাদের আশি আশি আশি টাকা আমাদের যে বাকি চাল হলো তোমাদের সেখানে কিন্তু কুড়ি পার্সেন্ট কমে গেছে তো এখানে আমরা আট কেজি চালের দাম পেয়ে গেলাম ওকে মানে এই দশ কেজির দামই হলো আমাদের আশি টাকা এই দশ কেজি চালের দাম হলো আমাদের আশি টাকা তো দেখো এখানে কিন্তু তো দেখো এখানে কিন্তু আমরা কি করলাম যে এক টাকায় মানে সরি দশ টাকায় এক কেজি মানে এক কেজি চালের দাম হলো আমাদের দশ টাকা তাহলে আমাদের এখানে হ্রাসপ্রাপ্ত যেটা মূল্য হলো সেটা আমাদের হলো কি যেখানে দশ টাকা কেজি ওকে তো এরপর যাবো আমরা আঠাশ নম্বর প্রশ্ন তো দেখো এখানে বলছে যে আঠাশ নম্বর প্রশ্ন এক ফল বিক্রেতা ন টাকা প্রতি কেজি দরে আম বিক্রয় করে কুড়ি পার্সেন্ট ক্ষতি করলো প্রতি কেজি কত টাকায় বিক্রয় করলে পাঁচ পার্সেন্ট লাভ হবে ওকে তো দেখো এখানে কিন্তু ন টাকায় ন টাকা এক কেজি আমের দাম হলো ন টাকা সেখানে যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় তাই কুড়ি পার্সেন্ট একশো থেকে কুড়ি বিয়োগ করলে আমাদের আসে কত আশি তাহলে নিচে আশি উপরে আসবে আমাদের একশো এবার বলছে যে প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে সেখানে আমাদের ফাইভ পার্সেন্ট লাভ হবে তাহলে ফাইভ পার্সেন্ট লাভ হলে আমাদের কি একশো পাঁচ বাই হান্ড্রেড হান্ড্রেড হান্ড্রেড কাটা গেল তো এবার আমাদের পড়ে থাকলো এখানে একশো পাঁচ ওকে তো যাই হোক এখানে আমাদের একশো পাঁচ তো আমরা এটাকে আমরা গুণ করে দেবো নিচে আশি আর উপরে হলো আমাদের নয় কো নয় পাঁচ লং পঁয়তাল্লিশ চার নশো পঁয়তাল্লিশ ওকে তো নয়শো পঁয়তাল্লিশকে আমরা কি আশি দিয়ে ভাগ করব আশি দিয়ে ভাগ করলে আমাদের আসে নশো পঁয়তাল্লিশ আশক্য আশি তো এখানে এক তো আট দুগুণা ষোলো তো এখানে আরেকবার আশি আসবে তাহলে আমাদের আসবে পঁয়ষট্টি ওকে নিচে জায়গা নেই তো যাই হোক নিচে জায়গা করে দিচ্ছি আমি পঁয়ষট্টি তো এখানে পয়েন্ট আসবে পয়েন্ট দিয়ে দিলাম তো আট আর চৌষট্টি আট চৌষট্টি ওকে তাহলে এখানে আমাদের আসবে কত দশ ওকে পয়েন্টের জন্য একশো তাহলে এখানে আমাদের কি করবো এক দিয়ে দেবো তাহলে আশি তাহলে এখানে কুড়ি থাকবে ওকে তো যাই হোক এখানে আমরা কি করব যে এগারো পয়েন্ট একাশি তো এগারো পয়েন্ট আমাদের একাশি আমাদের সঠিক অ্যান্সার ওকে তো এরপরে যাবো আমরা উনত্রিশ নম্বর প্রশ্ন তো দেখো এখানে কিন্তু উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো যে একটি পেন পরপর দশ পার্সেন্ট আর কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলে তুল্য লাভ কত তাই তো এখানে কিন্তু তোমাদের A plus B plus A B by hundred এর একটা ফর্মুলা ইউজ হয়েছে ওকে দেখো A plus B plus A B by hundred is to এর মান আমরা কী করবো এর মান দশ বির মান হচ্ছে আমাদের কুড়ি প্লাস দশ ইন্টু কুড়ি by hundred zero zero zero zero কাটা গেলো দশ বিশে তিরিশ তিরিশ আর এখানে দুই তাহলে আমাদের আসবে বত্রিশ পার্সেন্ট আমাদের লাভের হার তুল্য লাভ ওকে তাহলে আমাদের এ নম্বর অপশান আমাদের সঠিক অ্যান্সার তো এরপর যাবো আমরা তিরিশ নম্বর দেখো তিরিশ নম্বর প্রশ্ন দেখো একটি বই প্রথমে দশ পার্সেন্ট ক্ষতিতে এবং পরে আট পার্সেন্ট লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত তাহলে সেম একই রকম তাহলে আমাদের এখানে মাইনাস টেন প্লাস এইট এবার বল plus minus ten into plus eight by hundred zero zero কাটলাম ওকে তো এখানে কিন্তু দশমিক আসবে ও সরি অঙ্কটা দেখিনি না তো দেখুন এখানে মাইনাস টেন ক্ষতি এখানে প্লাস আট লাভ এখানে মাইনাস টেন ইন্টু আট বাই হান্ড্রেড জিরো জিরো কাটলাম এখানে মাইনাস আট থেকে মাইনাস দশ থেকে আট বিয়োগ করলে আমাদের আসবে এখানে মাইনাস টু ওকে প্লাস এখানে মাইনাসে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আসবে eight zero point eight okay তো মাইনাস এখানে আসবে মাইনাস টু পয়েন্ট এইট তো মাইনাস টু পয়েন্ট এইট মানে আমাদের ক্ষতি টু পয়েন্ট এইট পার্সেন্ট আমাদের কী হবে ক্ষতির হার হবে তাহলে মাইনাস টু পয়েন্ট এইট আমাদের ক্ষতি টু পয়েন্ট এইট পার্সেন্ট আমাদের ক্ষতি মাইনাস যদি সামনে যদি মাইনাস চিহ্ন আসে তাহলে আমাদের ক্ষতির হার আর যদি প্লাস আসে তাহলে আমাদের লাভে হার হবে তাহলে আজকে এই পর্যন্ত ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের আমার এটা প্রথম চ্যানেল ওকে আমি প্রথম ইউটিউব চ্যানেল খুললাম তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করবেন হ্যাঁ কিছু কিছু কমেন্ট করবেন যে ক্লাসগুলি কেমন লেগেছে কমেন্ট পড়লে আমাদের আমার কি ভালো লেগে থাকে যে ক্লাসটি ভালোভাবে করা করতে করাতে পারছি কি না ওকে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন